this in a sea of the dying and shameless uh, A sea of the aimless I don't wanna be one of the nameless I'ma wake up with the mindset that one day I'm gonna make it And I don't think I'll be fine if I don't break my limitations Don't try to stop me, I exist to write my own story I'll make a decision if I want some peace or if I want the glory Yeah, don't want a life that is complacent or possibly hello everyone আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসবো জিটিএ ফাইভ গেমস কীভাবে আপনারা মোট খেলতে পারবেন তো মোট খেলার জন্য বেসিক কিছু সফটওয়্যার আছে সেগুলোর লিঙ্ক আমি আপনাকে দিয়ে দিব তার মধ্যে script hook V menu trainer and script hook V dot net and open IV এই চারটা সফটওয়্যার আপনাদের লাগবে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সবাই দেখে নেবেন এবং করে নেবেন ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এই যে এগুলো দিয়ে গেমসের মেন ডাইরেক্টরি এক পাশে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর প্রথমে আমরা মেনু ট্রেনার ইনস্টল করতেছি তো এখান থেকে মেনু টেনার ওপেন করব ওপেন করার পর যতগুলো ফোল্ডার আছে ফাইল আছে সেগুলো সবগুলো জিটিএফ ফাইভ গেমের মেন ডিরেক্টরিমে জাস্ট কপি পেস্ট করে দেবেন এখানে আমার আগেই করা ছিল সেই কারণে রিপ্লেস দিয়ে দিচ্ছি আমি আপনাদের দেখানোর সুবিধার্থে অ্যান্ড ওপেন আইভি এটা আমার অলরেডি ইনস্টল করা আছে তারপর আপনাদের দেখ সুবিধার স্বার্থে আমি ইনস্টল করাটা বাদ দেখিয়ে দিচ্ছি এভাবে এভাবে নেক্সট করে ইনস্টল করে নেবেন এটা ইনস্টল হয়ে গেলে তারপর তারপর হচ্ছে আমাদের স্ক্রিপ্ট হুক ভি এটা ওপেন করার পর script hook D DLL DLL দুটি ফাইল আছে সেই দুটি জিটিএ ফাইভ মেনে ইলেকট্রনিক শুধু কপি পেস্ট করে নেবেন কিসে এই ডিএলএল ফাইল দুটো শুধু ড্রাগ অ্যান্ড ড্রপ করে নেবেন তারপর ড্রাগ অ্যান্ড ড্রপ করা হয়ে গেছে অ্যান্ড তারপর আমার জিটিএফ গেমটা আমি ওপেন করে নিচ্ছি ওপেন করতে একটু সময় লাগতেছে এই যে আমার গেমসটা ওপেন হয়ে গেছে গেমসটা ওপেন হওয়ার পরে আপনারা press F eight key press করবেন দেখুন প্রথমবার আসবে না দ্বিতীয়বার এফ এইট কি কি প্রেস করবেন তারপর দেখেন আপনাদের সামনে মেনু মেনু ট্রেনার যেই অপশনটা সেটা এসে পড়েছে এখানে অসংখ্য অসংখ্য মেনু আছে যেগুলো আপনারা ইউজ করে আপনাদের মোট হিসেবে চালাতে পারেন এখানে অসংখ্য অপশন আছে যেগুলো ক্রিয়েট করে আপনাদের স্টোরি ক্রিয়েট করতে পারেন তাছাড়াও গেমে অনেক সুবিধা ভোগ করতে পারবেন এইগুলোর মাধ্যমে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটি বাইক নিয়ে দেখুন একটি বাইক আমি ওপেন করতেছি জাস্ট এন্টার দেবেন বাইকটা এসে পড়বে সিলেক্ট করে দেখছেন ফ্রিতে আপনারা অনেক রকমের গাড়ি বাইসাইকেল um, বিভিন্ন রকমের স্পোর্টস কার মোটরসাইকেল অ্যান্ড বিভিন্ন কাইন্ড অফ থিংস এখানে পেয়ে যাবেন তো এর জন্য আপনার এক্সট্রা কোনো ঝামেলা ছাড়াই আপনারা কিছু সিম্পল স্টেপ ফলো করে আপনারা ইনস্টল করে নিতে পারেন দিস কাইন্ড অফ মুড আর আর তাছাড়া এই মেনু ট্রেনারের অপশনের কথা বলে শেষ করা যাবে না তো আপনাদেরকে অবশ্যই এটা ইনস্টল করে তারপর দেখতে হবে দেখলে তাহলে বুঝতে পারবেন যে এর মধ্যে কতগুলো অপশন রয়েছে এই অপশনের জন্য অনেক অনেক অনেক গেমে হেল্পফুল এবং অনেক মজা আনন্দ করতে পারবেন thanks all and watching my video thank you so much